আমরা ডিজাইন ডিজাইনে চলে গেছিলাম তাই না মোটামুটি এটা হচ্ছে আমাদের বারো নম্বর ক্লাস এখানে আমরা মোটামুটি হ্যাঁ, মোটামুটি আমরা একটা ডিজাইন পর্যায়ে চলে গেছি তাই না আমরা কলামগুলো পাস করাইছিলাম জি কলামগুলো আমরা পাস করাইছিলাম ঠিক আছে একটু ক্লিয়ার হয়ে নেই আচ্ছা আমরা তাহলে আজকে বিম নিয়ে আলোচনা করবো ঠিক আছে মোটামুটি বিম আর কলামটা কনফার্ম করতে পারলে বিম আর কলামটা কনফার্ম হলে আমরা ফাউন্ডেশন ডিজাইনে চলে যাব ফাউন্ডেশন ডিজাইনে কি আমরা সয়েল টেস্ট রিলেটেড ক্লাস চলবে প্লাস ফাউন্ডেশন কিভাবে ডিজাইন করে ফাউন্ডেশন কি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে তো ঠিক আছে আজকে আমাদের তেরো নম্বর একটু আলোচনা করেন হ্যাঁ ওকে আমার কথা হচ্ছে কি আপনারা আপনাদের মনে যত ধরনের প্রশ্ন আছে বিষয়গুলো একটু খাতায় লিখবেন হ্যাঁ খাতায় লিখে আমাকে একটু দিয়ে রাখবেন যে ভাই এই বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করবেন লেকচার দিবেন ঠিক আছে এক্সট্রা অনেক প্রশ্ন মনের ভিতরে থাকতে পারে আমার আমারও তো অনেক জানাশোনার কমতি থাকতে পারে আমি একটু স্টাডি করলাম ঠিক আছে ওকে তাহলে আজকে আমরা তেরো নম্বর ক্লাসে বিম নিয়ে কথা বলবো বিম আমরা মোটামুটি কলাম আর বিম বারো নম্বর ক্লাসে কলাম পর্যন্ত কমপ্লিট করতে পারছি অতএব আমরা যদি কলাম আর বিম এই দুইটা বিষয় কনফার্ম করে ফেলতে পারি তাহলে আমাদের ইটেপস থেকে আমরা বের হয়ে যাব ইটেপসে আমাদের কাজ নাই পরবর্তীতে আমরা সয়েল টেস্ট অনুসারে কাজ করব ঠিক আছে সয়েল টেস্ট অনুসারে ফাউন্ডেশন ডিজাইন নিয়ে কাজ করব আপনারা যেহেতু কলামার বিম পর্যন্ত আমরা আগাইছি তাই আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব নাদিম হোসেনের কংক্রিট টেকনোলজি নামক একটা বই আছে নাদিম হোসেন ঠিক আছে এই বইটা কিনবেন এটা আমি আরো কয়েকবার বলছি কারণ নাদিম হোসেনের কংক্রিট টেকনোলজি বইটা বইয়ের মধ্যে খুব ইফেক্টিভ জিনিসপাতি দিছে কলাম বিম স্ল্যাব সব ধরনের বিষয়গুলোকে সুন্দরভাবে বাংলা ভাষায় বলে দিছে ঠিক আছে অতএব আপনারা নাদিম হোসেনের কংক্রিট টেকনোলজি বইটা নেবেন তাহলে আসেন আজকে আমরা আমাদের আজকে ব্যাচ ফোর এর তেরো নাম্বার ক্লাস আমরা আজকে বিম নিয়ে আলোচনা করব ওভারঅল আমরা বিল্ডিংটাকে ভাই বইটা কোথায় পাওয়া যাবে আপনি বইটা যদি ঢাকায় থাকেন তাহলে আপনি বইটা নেবেন হ্যাঁ নীলক্ষেত থেকে ঠিক আছে আচ্ছা। মানে ক্লাস থ্রি সরি ক্লাস তেরো ক্লাস তেরোর মধ্যে আমরা নিব আজকে বিমের ক্লাস বিমের বিম ডিজাইন ওকে কারণ আমরা গত ক্লাসে কলাম পাশ করাইছি তারপরে তাহলে আসেন আমরা কাজ শুরু করি ইটেপসের কাজ আশা করি আজকে কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে আমরা শুধু ইটেপস থেকে ভ্যালু নিব আর ফাউন্ডেশন ডিজাইন করব ড্রয়িং এ কিভাবে সাবমিট করে ওই বিষয়গুলো নিয়ে আলাপ করব তাহলে আমরা এটাকে একটা অ্যানালাইসিস দেই অ্যানালাইসিস দেওয়ার আগে অবশ্যই চেক করে নিতে হবে check model check model okay check হয়েছে বলছে model has been check no warning message তারপর অ্যানালাইসিস দেন অ্যানালাইসিস দেওয়ার জন্য আপনি এই যে এখানে যে তালাটা দেখতেছেন অ্যানালাইসিস দিলে এটা লক হয়ে যাবে আবার এটা তালা খুলে দিলে এটা আনলক হয়ে যাবে তাহলে ওকে দেন ভাই আমরা যখন মডেল চেক দিই আঙ্গ অনেক ঝামেলা দেখায় মডেলে এটা এরর ওটা ভুল আমাদের আপনাদের একদিন আমাদের মডেলগুলো চেক দিলে ভালো হয় ঠিক আছে অসুবিধা নাই আমি একদিন আপনাদেরকে এই আপনাদের কাজ করা কাজের উপরে আমি একটা ক্লাস নিতে হইব সবার গুলো তো পারবো না মানে যে কোনো এক ব্যক্তিটা ধরতে হবে এর জন্য আপনারা প্র্যাকটিস করছেন যে ওই প্র্যাকটিসটাও আমাদের মোটামুটি একটু নখদর্পণে আসবে আচ্ছা আমরা কি মডেল মিস করছি আমাদের মডেল মনে মিস হয়েছে আমাদের মডেল তো মনে এটা না এটা তো আমার এটা তো আমরা না চেঞ্জ করছি কলাম কলাম চেঞ্জ হয়েছে চেঞ্জ হ্যাঁ, পাস করাইছি হ্যাঁ তাহলে ওই মডেল কই হ্যাঁ ওই মডেল গেছে গা চাঁদের দেশে বুঝছি নাকি নাই আল্লাহ জানে ওই মডেল কই বারো নাম্বার কোথায় গেল হারিয়ে গেছে লাস্ট ক্লাস গুলাতে দেখতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা সেভ দেই নেই মনে হয় আচ্ছা অসুবিধা নেই আমার আবার প্যারা খাইছিলাম আর কি আচ্ছা আবার আমরা রিভিউ করি ভালো হইলো শর্টকাটে কাজ করব ঠিক আছে ওকে তাহলে আমি মডেলটাকে অ্যানালাইসিস একটা বার দিয়ে দেখলাম আমার এই স্ল্যাবগুলা ইয়ে হয়নি মানে ম্যাশ করা হয়নি অথবা এগুলোর একটু ম্যাশ করে দিই আপনারা লাকি আবার আলোচনা করা লাগতে চাই ওকে এই এই হচ্ছে ম্যাটার অ্যানালাইজ এই ম্যাশ করতেছি ম্যাশ কেন করি কারণ ম্যাশ করতে হয় লোডগুলোকে সঠিকভাবে ভাগ করে ডিস্ট্রিবিউট করার জন্য ওকে দেখছেন এটা একদম র আল্লাহ জানে এটার ভিতরে কি হয়েছে ম্যাশ ট্যাশ কিছু করা হয়নি আচ্ছা আসেন লোড কম্বিনেশন অ্যাড করছি কিনা লোড কম্বিনেশন পরে করছিলাম পরে করছিলাম না এই যে আজকে আবার করি মানে সব কাজ করে রাখছিলাম আর কি মডেলটা লোড টোড করে রাখছিলাম আমরা জাস্ট লোড কম্বিনেশন অ্যাড করব অ্যাড করে অ্যানালাইসিস দিব ওকে তাহলে আবার একটু আলোচনা করি লোড ক্যালকুলেশন কখন দেয় লোড ক্যালকুলেশন লোড কম্বিনেশন কখন দেয় লোড কম্বিনেশন তখনই দেয় এটা হচ্ছে তেরো নাম্বারটা হচ্ছে আমার ওভারঅল রিভিউ ক্লাস ধরেন আমাদের এই মডেলে আমরা একটু ব্যাকে যাইলাম আর কি কি কাজ আমরা বাকি আছে তো এখানে আমি জাস্ট দেখাবো কম্বিনেশন গুলাকে অ্যাড করব কম্বিনেশন গুলা যদি অ্যাড করি এখানে আমি বাই ডিফল্ট কিছু কম্বিনেশন আছে এটাকে মডিফাই করব মডিফাই করব মডিফাই যে লোড কম্বিনেশন আসলাম অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো এর মধ্যে আমরা যাব concrete frame design converted to user combination যাতে আমরা আমাদের মতো করে কম্বিনেশন গুলা অ্যাড করতে পারি তাহলে আমি এর আগে একটু দেখে আসি লোড আমাদের উইন লোড আর্থিক লোড এগুলো দেওয়া হয়েছে কিনা এগুলো যদি দেওয়া না হয় তাহলে তার বিপদ এগুলো দেওয়া হয় নাই দেখছেন আই হাই ওই মডেল হারায় এত বিশাল বিপদ হয়ে গেল আচ্ছা ঠিক আছে আবার কাজ করি আপনারা দেখেন আটকোয়েক প্রেশার দেওয়া হয়েছে এই যে আটকোয়েক প্রেশার দেওয়া হয়েছে হুম আটকোয়েক প্রেশার দেওয়া হয়েছে সমস্যা আচ্ছা তাহলে উইনলোড দিতে হবো ভালো জিনিস উইনলোডটা ভালো জিনিস কারণ উইনলোডে আটকায় যাওয়া মানে কাজ করতে হবে তাহলে উইনলোড দেওয়ার আগে আমাকে দিতে হবে আমাকে ডায়াফ্রাম করতে হবে উইনলোড দেওয়ার আগে আমাকে বিল্ডিং এর ডায়াফ্রাম করতে হবে মানে বিল্ডিংটার সিজি নির্ধারণ করা হবে ওকে এর জন্য আপনি ফার্স্ট ফ্লোরে চলে যান আপনি কেন ফার্স্ট ফ্লোরে যাবেন কারণ আপনি লোড দিবেন এই ফ্লোরটাতে গ্র্যাড বিমের উপরের ফ্লোরটাতে মানে গ্রাউন্ড ফ্লোরের উপরের ফ্লোরটাতে মাটির নিচে তো আর বাতাস যাবে না ঠিক আছে মাটির নিচে বাতাস যাবে না তাই এটা করতে হবে তাহলে আপনি ফার্স্ট ফ্লোর থেকে ডায়াফ্রাম করা লাগবে মানে যেই ফ্লোরে লোড দিবেন যেই এরিয়াটাতে লোড দিবেন তার মাথার উপরে ডায়াফ্রাম করবেন তাহলে আমি প্রথম কলামটাকে কলামের উপরে প্রেমের উপরে লোড দিব মানে উইন লোড দিব তাহলে আমি ফার্স্ট ফ্লোরটাকে ডায়াফ্রাম করব এর জন্য আমাকে করতে হবে কি ওয়ান স্টোরি করে নিতে হবে ওয়ান স্টোরি করে আমার চলে যেতে হবে সিলেক্ট আমার করে নিতে হবে সিলেক্ট সিলেক্ট করে আমি চলে যাবো সাইন সরি সিলেক্ট করব প্রত্যেকটা ফ্লোরকে আমি আলাদা করে সিলেক্ট করব coordinate check X Y plan okay উপরে যাই select coordinate X Y plan okay select coordinate X Y plan select X Y plan মানে আমি প্রত্যেকটা ফ্লোরকে আলাদা করে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতেছি ওকে আমি একটু ফার্স্ট যাব যেহেতু আমাদের আগের ক্লাস করা হয়েছে তা আপনারা একটু দেখেন আপনাদেরকে সাথে নিয়ে কাম করি কোনো প্রশ্ন থাকলে আমাকে বল আর আজকে আগের গুলা ডাউনলোড দিয়ে দিতে আসলে আমি একা মানুষ তো পরিবার অফিস আপনারা সবকিছু আমাকে একাই সামলাইতে আমার আমি খুব প্যারার ভিতরে আসছি ভাই আমাকে আপনারা দোষ দিয়ে লাভ নাই ভাই আপনার ভিডিওর থাম্বনেল গুলো কে এডিট করে কেন খারাপ হয় না খারাপের জন্য না মানে ওইটাও কি আপনি একাই করেন ওইটাও একা করি এই যে মোবাইলে আইফোনে আরেকটা আনতাছি থার্টিন প্রো ওটা দিয়ে আরো প্রো লেভেলের জিনিস বানাবো কিন্তু সময় কই প্রফেশনাল কাম করবো না এডিট বানাবো আমার তো মন চায় থাম্বনেল গুলা খুব গর্জিয়াস হোক আমার একটা ফটো এডিটিং লোক খুঁজে দেন তো মানে আমাকে গর্জিয়াস হাই রেজুলেশনের থামনাল বানায় দিব আমাদের তো কন্টেন্ট ভালো কন্টেন্টের খুব চাহিদা কারণ তাহলে থামনাইল তো এটি খয়রাতি থামনাইল মানে চালাই নিতেছে আর কি কথা বুঝেন নাই এসব থামনাইল দিয়ে হবে মানে হ্যাঁ ভালো লেভেলের কাজ করে এটা প্রো লেভেলের লোক দেন না ভালো এটুকুলো অনেক ভালো থামনাইল অনেক ভালো হয় এই যে দেখেন এখন আমি ডায়াফ্রাম করতেছি হ্যাঁ ডায়াফ্রাম করতেছি ডায়াফ্রাম কেন করব ডায়াফ্রাম করব উইনলোড করার আগে মনোযোগ দিবেন উইনলোড করার আগে তো উইনলোড করার আগে আমি ডায়াফ্রাম করতেছি ডায়াফ্রাম করার জন্য আমি চলে যাবো স্পাইনের শেলে শেলে হ্যাঁ আমি এই যে diaphragm D one apply okay ঠিক আছে আজকে একটা আজকে একটা ভিডিও আপলোড দেবো এটা একটা চমক আপনাদের জন্য আছে মানে এটা আমার পার্সোনাল ভিডিও ব্যবসায়িক ভিডিও টিউটোরিয়াল না এটা থামনাইলটা একটু দেখেন তো কেমন আছে মানে আমি কিন্তু অনেক স্টাডি করি বুঝছেন আমি যদি সময় পাইতাম না আমি কিন্তু এই ভিডিও এডিটিং এডিটিং এডি শিখতাম বয়ে বয়ে আমারও তো মন চায় একটু সিনেটোগ্রাফি স্টাইলে যেমন থার্টিন প্রোতে আইফোন থার্টিন প্রোতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সিনেটোগ্রাফি মানে সিনেমার মতো ভিডিও হবে ঠিক আছে ইনশাল্লাহ আগামী দশ বারো দিনের মধ্যে ইনশাল্লাহ দেখতে পাবেন তো আমি তো করারই সময় পাই না বুঝলেন নাই একটা কাজ করতে হলে একটা মনের যেমন আপনাদেরকে যে পড়াই ভাই আমার এই এরকম আটতলা ডিজাইন করতে আমার সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগবে কিন্তু আপনাদেরকে আমি চোদ্দ পনেরো বিশ পঁচিশটা ক্লাসে নেই কারণ আমি আমার তরফ থেকে যতক্ষণ স্যাটিসফাই না হব ততক্ষণ আমার এগুলো বলা লাগবে নাহলে আমি মানসিকভাবে শান্তি পাই না এর জন্য আমাদের দেখবেন যে আলোচনাগুলো বিশদ কিন্তু এতে আপনাদের একটা লাভ আছে যেটা হচ্ছে আপনারা ব্রড কিছু জানতে পারতেছেন অনেক ইনফরমেশন জানতে পারতেছেন এই ইনফরমেশন গুলা যদি আমার সাথে আসেন দেখেন আমি বলি আমার সাথে তখন থাকবেন না আমাকে ভুলে যেতে পারে তখন আসলে কেউ বলবে কিনা বা কবে কোন বসের সাথে কাজ করলে না বলবে তাই না ভাই ধরেন ক্লাস চলাকালীন কেউ একটা প্রজেক্ট পাইছে প্রজেক্টটা আপনার সাথে শেয়ার করে কাজ করতে চায় এরকম কোনো অপশন আছে হ্যাঁ অবশ্যই অপশন আছে কারণ হচ্ছে আরে আপনারা তো আমার এখনো চিনে নেন আমার ব্যবসাটাই হচ্ছে এই কনসালটেন্সি ঠিক আছে আমাদের ইঞ্জিনিয়ারিং ফার্মে আমরা শুধু স্ট্রাকচার ডিজাইন করি আমাদের মেইন সার্ভিসটা আমরা দেখবেন মেইনলি ওইটা ফোকাস করি ঠিক আছে ওইটা ফোকাস করি বিশেষ করে আর আমাদের সাথে আমরা লট অফ ইঞ্জিনিয়ার এবং কি আর্কিটেক্টের সাথে ইনভলভ আছে আমরা তাদেরকে স্ট্রাকচারাল ডিজাইন করে দিই এই যে আপনারা এই আমাদের সাথে এই এই এই সফটওয়্যারটা শিখতেছেন অ্যাকচুয়ালি আপনি এটা শিখে কি করবেন আমরা কামড়া কিতা অ্যাকচুয়ালি আপনার কাজ হচ্ছে এই সফটওয়্যারটা জানার সাথে সাথে আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর কেরিয়ার সোজা শুরু হবে ঠিক আছে আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যদি আপনি খাতা কলম নিয়ে বসেন এই সফটওয়্যারটার বিষয়ে বড় জোর পঁচিশ কি তিরিশ জন মানুষকে আপনি পাবেন আর চেয়ে কম হাতে গোনা মানে এই যে আমরা যে যত বক বক করতেছি কত থিওরি অ্যাজামশন অ্যানালাইসিস এই ফিলোসফি এগুলো যে আপনাদের সাথে শেয়ার করি ভাই এগুলো কিন্তু একদিনে মাথার ভিতরে আয়া পড়ে না এগুলা ডে বাই ডে কাজ করে করে আনতে হয়েছে ঠিক আছে যেমন আমি আপনার একটা মডেল দেখাই আপনার উত্তরটায় আমি ব্যাক দিচ্ছি আপনি আমার আমাদের সাথে আপনি এই জিনিসটা কেন শিখছেন আপনি এই জিনিসটা এই জন্য শিখছেন এটা করে আপনি ভাই ভবিষ্যতে নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট করবেন আপনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ না জানলে সারা জীবন পস্তাইবেন আপনি জব করেন আপনি কনস্ট্রাকশন ফিল্ডে জব করেন হ্যাঁ কিন্তু আপনাকে কোনো না কোনো একটা সময় স্ট্রাকচারে ফিরে আসতে হবে স্ট্রাকচারের গুরুত্ব আপনাকে বুঝতে হবে এই একটা দেখেন এখানে দুইটা মডেল একটা হচ্ছে বেসমেন্ট জি প্লাস তেরো মানে একটা বেসমেন্ট আছে গ্রাউন্ড ফ্লোর আছে আর উপরে তেরো মানে মানে বিল্ডিংটা পনেরো তলা আপনি যদি এটা দেখায় আপনার একটা ব্যাপার যান এই যে এটা হচ্ছে একটা পনেরো তলা বিল্ডিং এর প্রফেশনাল মডেল এই মডেলটা আমি কিভাবে ডিজাইন করছি এই মডেলটা অবশ্যই পূর্ব জীবনে মানে প্রিভিয়াস টাইম গুলাতে নিশ্চয় আমি পনেরো তলা এরকম পনেরো বিশটা বিল্ডিং ডিজাইন করছি বা ডিজাইনের সাথে ইনভলভ ছিলাম বা আমি যখন চাকরি করতাম আমার স্যারের সাথে তাদের সাথে একসাথে বসে করছি করার অভিজ্ঞতার কারণেই এখন আমি করি বা আমি বুঝি এই একটা পনেরো তলা বিল্ডিং কিভাবে ডিজাইন হয় ঠিক আছে এটা কিন্তু ভেরি রিসেন্ট ওয়ার্ক তাহলে আপনারা আমার সাথে কেন ক্লাস করেন আপনারা আমার সাথে এই জন্য ক্লাস করেন আপনারা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেন আমি আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি কিন্তু কোনো মাস্টার না এবং কি এই ক্লাসটা করার পেছনে আপনি এখানে টাকা ইনভেস্ট করছেন তাহলে এটার উদ্দেশ্য কি এটার ফিডব্যাক আছে না এটার ফিডব্যাক আছে খুবই ভালো ফিডব্যাক আছে ভালো কেরিয়ার আছে যদি আপনি বিষয়টারে ফিল করেন এই যে আপনি ছাত্র বয়সে আপনি আমার সাথে কাজ শিকার সময়ে আপনি কাজ নিচ্ছেন আপনি কি জানেন আজকে একটা ছেলে আসছে আমি ছবি তুলি নাই তার সাথে সে আমার ব্যাচ ফাইভে যেটা আমার লাস্ট ব্যাচ এরপরে আমি ব্যাচ ট্যাচ করামো কিনা আমার আশা নাই চিন্তা নাই তো অনেকের মিনিমাম পনেরো বিশ জন মানুষ এসে আমাকে আজকেও এক দুই তিনজন এসে বলতেছে ভাই আপনার কি নতুন কোনো ব্যাচ চালু হবে আমি না ব্যাচ চালু হবে না তবে আমার ফেসবুক ইউটিউবে আপনি আমাদের ক্লাসগুলো দেখে ক্লাস করে এখন যিনি চালাক লোক যিনি মাথায় কিছুটা মেধাবী দূরদর্শী ওই ব্যক্তি কিন্তু ইউটিউব দেখে কাজ ক্লাস করে কাজ শিখে অলরেডি টাকা ইনকাম করতেছে আপনি কেন পারবেন না আপনি শিখবেন শিখার মুহূর্তে যদি আপনার কাছে অপরচুনিটি আসে অফার আসে কাজ হিউজ অফার আসবে আপনি তখন কি করবেন আপনি বুঝে থাকবেন নো আপনার যেহেতু আপনার যেহেতু একটা লবিং আছে আপনি যেহেতু কেড ইঞ্জিনিয়ারিং এর সাথে লবিং আছে তো আপনি তো জানেন ওই ব্যক্তিটা এটি করে ওরা এগুলা করে ওদেরকে দিয়ে কাজটা করাই নেই ওদেরকে আমরা একটা অনারিয়াম দিয়ে আমার একটা অনারিয়াম এটাই তো আমার মূল উদ্দেশ্য আপনাদেরকে এই যে বকবক করতাছি ভাই কোন কোচিং সেন্টার কোন ব্যক্তির কাছে আমি এইভাবে সাপোর্ট পাই নাই আমার কেউ এভাবে কনফিডেন্টলি বলে নাই জোর করে বলে না যে এটা এইভাবে করতে হয় এই কাজগুলো এভাবে হয় এটার কেরিয়ার এই তাহলে আমি জানছি কোথেকে বা এটা আল্লাহর হুকুমে জানছি জীবনের ভার্সিটিতে পড়া অবস্থায় উত্থান পতন থেকে জানছি পড়াশোনা করতে যেয়ে ফেল করছি ফেল করে জানছি রাতভর চিন্তা করছি কি করবো আইরি এই যে আট দশ লাখ টাকা খরচ হইব ইউনিভার্সিটির ভিতরে এই মা বাপরে কি জবাব দিব চাকরি কিসের চাকরি চাকরি চিন্তা করি নাই চিন্তা করছি যে চাকরি কে দিবে কেন দিবে একটা কোম্পানি আমাকে কেন নিবে কি জানি আপনি বিশ্বাস করবেন উপরে আল্লাহ আছে আমি মিথ্যা কথা বলতেছি না এই ইটেপস এর কিছু জানতাম না মডেল বানাইতে জানতাম শুধু মডেল বানাইতাম আমার ওই আমার পুরাতন পিসিটা খুঁজলে আমি একটা মডেল বানাইতাম সব সময় মিডলে সিঁড়ি দিয়ে দুই পাশে দুইটা রুম এই টাইপের একটা মডেল বানাইতাম তো এই এটা আমি আমার বারবার ঘুরে ঘুরে এই কাজটা করতাম কিন্তু ইটেপস এর রেজাল্ট কি আসে ইটেপস যে এখন যে আপনাদেরকে বলি কলামে এটা দিলে এটাই ফাইনাল এরকম যে আপনাদেরকে কনফিডেন্টলি বলি এটা শিখছি কিন্তু চাকরিতে যাইয়া সারার সাথে যাইয়া চাকরি না স্যার অফার করছে তুমি তো মডেল টডেল করতে পারো তুমি আমার বিল্ডিং এর মডেল গুলো আমি আমার চাকরি জীবনে প্রথম তিন মাস ছিলাম মডেল ম্যান আমি লট অফ মডেল বানাইছি ঠিক আছে পনেরো তালা ষোলো তালা বিশ তালা ছাব্বিশ তালা ফোর বেসমেন্ট তাহলে এবার আপনারা আমার প্রশ্ন করেন অনেকে বলে আমি কথাগুলো কাকতালীয় ভাবে বলি কোথা থেকে বলি এত কনফিডেন্টলি কিভাবে বলি আসলে ভাই আমি দেখছি ভাই একজন এই কোয়ার্টিস্ট সরি একজন ডিরেক্টর ডিরেক্টরের সাথে কিন্তু আরেকটা চেলা থাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকে না তাহলে ওই যে আমাদের কাবিলা সাহেব ব্যাচেলর পয়েন্টের কাবিলা ওনার নাম হচ্ছে পলাশ এই ব্যক্তি কিন্তু ডিরেক্টর সহকারী ডিরেক্টর উনি ডিরেক্টর থেকে এখন ডিরেকশনও দেয় অভিনয় করে সব করে কারণ আপনাকে ফিল্ম মেকার হইতে হইলে ফিল্মের জগতে থাকতে হইব আপনাকে এফডিসিতে থাকতে হবে আপনাকে যেমন শাহরুখ খান জীবনের প্রথমে সে দিল্লির যে বলিউড পাড়া ওই বলিউড পাড়ায় সে ঢুকার জন্য তার কাছে টাকা ছিল না সে তার বন্ধুর কাছ থেকে বিশ টাকা ধার নিয়ে ওইখানে ঘুরতে যাইত সে দেখতো তাহলে ওই রকম আগুন মনের ভিতরে তৈরি করতে হইব যে কি করতে হইব কি চাকরি নাই দেশে ভাই চাকরি সত্যি চাকরি নাই যারা চাকরি আসে বসে আছে তারা আসলে ভুল করতেছে জীবনে চাকরি নাই চাকরি নিজেকে নিজে দেন আপনি চাকরি নিজেকে নিজে দেন ঠিক আছে কিভাবে নিজেকে নিজে দিবেন আপনি প্রথম স্ট্রাগল শুরু করছেন আপনার কাছে কিন্তু বাংলাদেশটা পুরো আপনার হাতে আছে আপনি কিন্তু জানেন শিখিয়ে দিলে শিখে দেবেন তারপরে শিখিয়ে দিয়ে আমার রিজিক তো আপনি নিতে পারবেন আপনি আপনার প্রোফাইলটাকে আপনার ফেসবুকটাকে ওইভাবে ইউটিলাইজ করেন একটা পেজ খোলেন আপনি যাই করেন আমার থেকে নেন দরকার হলে ভাই আমার দুইটা বাড়ির ডিজাইন দেন থ্রিডি নেন একটা দুইটা প্ল্যান দেন নেন এটিকে সুন্দর করে গুছিয়ে পেজে আপলোড দেন পাঁচ সাত দিন পর পর আপলোড দেন প্রতিদিন ডেলি নিচে কিছু মোটিভেশনাল আরেক জায়গা থেকে আইনা কপি করে দেন না সমস্যা কি নিজের কন্টেন্ট তো নাই এখন আমার কি এত কিছু আগে ছিল আমি তো আট বছর ধরে এই লাইনে আমি যদি আগে বুঝতাম দুই সালে যদি বুঝতাম এইভাবে করলে মোটামুটি একটা মার্কেট প্লেস তৈরি হয় তাহলে আজকে আমি কই পাইতাম আপনারা তো আমার পাইতেন না এতদিন পাইতেন এমনই তো পান না তাহলে আমাকে দেখেন আমি নিজেকে দিয়ে মানুষকে বুঝাই আমি নিজেকে দিয়ে মানুষকে বুঝাই আমি দেখি হতাশ হতাশ বলতে এরকম হতাশ না ফ্যানে ঝুলবো মরিয়া যাইব আমি নাম বলবো না কিছুদিন আগে ইঞ্জিনিয়ারিং একটা বিশাল ফার্ম সরি ফার্ম না পেজ প্লাস তারা মোটিভেশন দেয় বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন পলিটেকনিক্যালে যাইয়ে কেউ যদি আত্মহত্যা করতে চাও আত্মহত্যা করার আগে আমার সাথে একটা কাপ চা খাইয়ে যায় আরে বাবা আপনি তো ওই মেসেজটা তারা দিয়ে দিলেন যে জীবন হতাশ হলে আত্মহত্যা করতে হইব দিলেন না পৃথিবীর কোন বইয়ে আছে হতাশ হলে আত্মহত্যা করা লাগে করা লাগে আপনি এইভাবে একবারে বিশাল বড় মোটিভেশনাল স্পিকার হয়ে গেছে কেউ যদি আত্মহত্যা করতে চাও আমার সাথে একটা কাপ চা আমাকে অন্তত ফোন দিও একটা কাপ চা এটা কইলাম কেন এই কেউ যদি আত্মহত্যা করতে চাও এর মানে আত্মহত্যা করতে হয় হতাশ হয়ে গেলে চাকরি না পাইলে বিয়া না করতে পারলে প্রেমিকার বিয়ে হয়ে গেছে ব্রেকআপ হয়েছে এই হয়েছে ব্লক দিয়া দিছে আমার পুরো ওই প্যারা নেওয়া যাইব না তো ওই প্যারা দেশের ভিতরে এখন কেউ নেয় না এখন অনলাইনের যুগ আপনি চাইলে যা মন চায় তাই আপনি পাবেন সার্চ করে পাবেন ঠিক আছে অথবা আপনাকে ওই প্যারা নেওয়া যাবে না অথবা আপনাকে সমস্যা জীবনে আসবে সমস্যা আসলে মনে রাখবেন কি জানেন মনে করবেন কি সমস্যা যেহেতু পসিবল নিশ্চয়ই এটা সমাধান আছে দেখবেন আপনার ওই সময় আপনার মনে একটা স্বস্তি আসছে আপনি রিল্যাক্স হয়ে গেছে আমি যখন পরীক্ষা ফেল করতাম এক সেমিস্টারে বারো ক্রেডিট ফেল ঠিক আছে তখন আমি পরের সেমিস্টারে সিদ্ধান্ত কি নিছি জানেন এই সেমিস্টারে পইরা ফাটায় ফেলাম একবার কুত্তার মতো পড়বো সকাল বিকাল পড়ছি ক্লাসে যে লেকচার দিছে ওই লেকচার খাতায় হুবহুব কপি করে বাসায় এসে অফসেট পেপার আসিল অফসেট পেপার কিনে ওটার ভিতরে পার্ট বাই পার্ট নোট করত ভার্সিটিতে আহামরি পড়াশোনা করে না চোদ্দটা পনেরোটা ম্যাথ করায় আর সিজি ওয়ান টু হাইড্রোলিক্স ইত্যাদি ইত্যাদি আর কিছু টিচার আছিলেন তারা থিওরি বেস পড়াশোনা করাইতো তারা প্যারা দিত তারা আবার ম্যাথের বদল প্যারা দিত কিন্তু ইঞ্জিনিয়ারিং এ যারা পড়ে তারা অনেক ম্যাথ পারে ম্যাথে অভ্যস্ত মানে ম্যাথটার পছন্দ করে শর্টকাটের নাম্বার পাওয়ার অপশন তো যারা প্রফেসর লেভেলের ছিল তারা আবার এটি বুঝতো তারা পোলাবাইন ইজিলি কেমনে ওভারকাম করবে ওইটার পলিসি বুঝতো যারা সমানে ম্যাথ দিয়ে দিত তাহলে আমি দেখলাম আমি চোদ্দটা পনেরোটা ষোলোটা ম্যাথ করেছি সব দিয়ে আমি পারি সব ফর্মুলা আমার ঠাড়া মুখস্থ কিন্তু সবার ক্লাস টেস্ট ভালো হয়েছে আমার ভুল হয়েছে আশেপাশে সবার ভালো হয়েছে আমার আর ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের খাতা কপি করে মেরে দিয়ে আই খুশি নিচে যায় বিড়ি খাইতেছে হাই নোয়ান আমি আরে আমার তো ভুল হয়ে গেল একটা ক্লাস টেস্ট মিস হওয়া মানে আপনার নাম্বার নাই একটা মানে ভিতরে সাত মাইনাস তাহলে আপনি তিরানব্বই এখন সামনে তো আরো মিড টার্ম আছে আরো ক্লাস টেস্ট আছে তো আমি পাস করা নিয়ে প্রবলেম আমার পাস করতে লাগে চল্লিশ ঠিক আছে তখন আমি চিন্তা করলাম এক সেমিস্টার পড়লাম রেজাল্ট ফেল করি নেই পাস করছি কিন্তু রেজাল্ট আগের মতোই চিন্তা করলাম যাক একটু ওভারকাম করছি পাস করছি তাহলে পরের সেমিস্টারটা আবার এটা হচ্ছে টু টু টু টুতে যে আবার পড়াশোনা শুরু করলাম আর যে লাউ হেই কদু চিন্তা করলাম আর হতো না থ্রি ওয়ানে এবার টু টুতে যে যখন বুঝে ফেলাইছি আর হবে না তাহলে আমার হাতে সময় আছে কত দুই বছর দুই বছরের ভিতরে যে আইডেন্টিফাই করছি কি করা লাগবে চিন্তা করছি রেজাল্ট যেহেতু হবে না সেহেতু অল্টারনেটিভ সিস্টেমটা কি একটা কোম্পানি আমাকে কেন নিবে একটা কোম্পানি আমাকে কেন নিবে আমি একটা জায়গায় ইন্টারভিউ দিলাম বা একটা সিবি দিলাম কেন নিবে যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ি কাজের মনে দাম আছে বিভিন্ন বড় বাইরে জিজ্ঞায় ভাই সিজিপিএ ভালো করা যায় কিভাবে পড়াশোনা করা যায় কিভাবে ইত্যাদি ইত্যাদি এই বড় ভাইয়ের সেমিস্টার শেষ হলে তার খাতাগুলো নিয়ে আসি আগে আগে পইরা রাখি তারপরেও রেজাল্ট ভালো হয় না চিন্তা করলাম না আর রেজাল্ট আমার দিয়ে হবে না আর আতে আছে আর চার সেমিস্টার তো এই আমি যে চারটা সেমিস্টার কমপ্লিট করছি আমাদের আটটা সেমিস্টার হয়েছে সেমিস্টারের ভিতরে তো বারো ক্রেডিট ফেল তো আমি তো সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে যাইতে পারবো না আমার পয়েন্ট আউট অফ থ্রি হবে না তাহলে আমি বুঝে গেছি যে আমার এটাতে আলহামদুলিল্লাহ এই পয়েন্টে থাকুক পয়েন্ট নিয়ে চিন্তা করে তাহলে এবার আমি কাজে মনোযোগ দিলাম ওই যে বিভিন্ন জনের জিজ্ঞাতাম এই কর্তব্য এই করতে এই কর্তব্য এই কর্তব্য তখন আশেপাশে কিছু ডিপ্লোমা স্টুডেন্ট ছিলেন আমাদের বড় ভাই আমি আমরা ডিপ্লোমাদেরকে আমি বিশেষ করে আপনি করে বলতাম যেহেতু তারা ডিপ্লোমা আমাদের বয়সে এমনিতেই দুই আড়াই বছর বড় ছিল তখন আমি আমার ক্লাসের ডিপ্লোমা বুলবুল আহমেদ ছিলেন শাহিন ভাই ছিলেন তারা দিয়ে অটোকেট পারে ম্যাক্স পারে ম্যাক্স ম্যাক্স দিয়ে মডেল বানায় কি সুন্দর র্যান্ডার দেয় তারপরে বিভিন্ন সফটওয়্যার পারে এবার ওইটার দিকে ফোকাস দিলাম আল্লাহ এরা এত কিছু পারে এখন রেজাল্ট ভালো হেরা পরীক্ষার আগে রাত থেকে বাসায় গেছি লেকচার গুলা ছবি তুলে আনতে আমার কাছে সব লেকচার নাই ক্লাস করি নেই যা দেই বুলবুল ভাই মুভি দেখে বই কি রিল্যাক্স উফ কোন মন আসছো বসো আমার টেনশন আছে কালকে দশটার দিকে আমার পরীক্ষা আমি এখনো কিচ্ছু পারি না তো আমার তো পাশ করা জরুরি হ্যাঁ আমার ওই যে রাতটা এখনো মনে আছে কি রিলে আমি মনে মনে আরে হ্যাঁ মতো যদি হইতে পারতাম এরপরে পরীক্ষা শেষ করে যখন বাড়িতে যেতাম বাসে বাসে বসে বসে চিন্তা করতাম আরে আমার বন্ধু অমি ক্লাসের সেকেন্ড বয় সেকেন্ড থার্ড একটা উইগুই পয়েন্ট তার three point nine zero three point eight এর থ্রি ওরে বাবা হ্যাঁ কঠিন স্টুডেন্ট ও এবার পায় বসুন্ধরা যে কাপড় চোপড় কিনে আমার আমার পকেটে নাই টাকা আমি মাঝে মধ্যে ওর থেকে হাওলাত নিতাম পাঁচশো টাকা দিচ্ছি দিয়ে আমার মনে মানে ওরা দেওয়া হয়নি ও আমার কাছে চায় না আমার মনেই নেই এমন অনেকবার নিছি তো আমি মনে মনে না আরে তারা কি একটা শান্তি লয়ে বাড়িতে যায় তাদের রেজাল্ট ভালো এই ভালো আমি হালায় পুরো বাদ বিশ্বাস করেন সত্যি কথা বলতেছি কিন্তু আমি চিন্তা করতাম কিছু একটা করতে হবো কাজ শিখতে হবো কাজ শিখতে হবো কাজ এবার কাজের পিছনে লাগছে রেজাল্ট আর লাগবে না রেজাল্ট এমনি পড়াশোনা করতাম যে পাস করতে হবে ওই টার্গেট মোটিভেশন নিয়ে কিন্তু পড়াশোনা রেজাল্ট ভালো হইলে ভালো হইব না হইলে নাই হইব না তো জানি তো ওইভাবে পাস তো করিয়া বাইর হইতে তখন ওই কাজে মন দিতে গিয়ে এই যে প্রথমে অটোকেট শিখছিলাম অটোকেট শিখছি কিনা মনে পড়ে না তবে শুরু করছি অটোকেট দিয়া বুলবুল ভাইয়ের কাছে অটোকেট শিখতে গেলাম ওনাকে চার হাজার টাকা দিলাম উনি আমার খুব মোটিভেশন দিল মানে খুব দিত সবসময় উনি আমার ক্লাসে সবচেয়ে স্মার্ট বয় তখনই উনি স্মার্ট ওয়াচ ব্যবহার করে তখনই দুই সালে ঠিক আছে খুব যেটা মনসে এটা কিনা লয়ে যে টাকা আছে সমস্যা কি টাকা বলতে অয়বার পায় আবার ওনার বাপ মুক্তিযোদ্ধা আর্মি ইত্যাদি ইত্যাদি সবার সময় ভালো যাচ্ছে আমি পুরা বাদ আমি টেনশন নেই তখন ফুলুলবার কাছে যে প্রশ্ন করতাম ভাই ইটেপ শিখলে কি বিল্ডিং ডিজাইন করন যাবো এই যে গ্রিন রোডের প্রত্যেকটা বিল্ডিং সাক্ষী আমি প্রত্যেকটার দিকে মিনিমাম ওই গ্রিন লাইফ হসপিটালের সামনে মিনিমাম আমি ওই গ্রিন লাইফ হসপিটালের যতগুলো বিল্ডিং আছে রূপায়ণ প্লাজা মাজা লইয়া প্রত্যেকটা বিল্ডিং এর সামনে আমার মনে দেড় দুই ঘন্টা করে আমার সময় ব্যয় করা আছে যে এই হায় এত বড় বিল্ডিং কেমনে দাঁড়ায় যায় এটা ওভারটাং করে পড়ে যেতে পারে না এটার ভিতরে কি আছে এটা মেকানিজমটা কি ঠিক আছে বিশ্বাস করেন না আমি রাস্তায় হাঁটতাম আর এটার দিকে তাকায় তাকায় তাকায় থাকতাম এই হেই মনের ভিতরে হাজার প্রশ্ন কিন্তু উত্তর পাই না হাজার এটা কিন্তু মনের ভিতরে লালন পালন করছি কেউ কাউরে বলি নাই কখন ঠিক আছে মনের ভিতরে এগুলো ঘুরতো সবসময় তারপরে তবে ইউটিউব দেখতাম ইউটিউবে আমি একটা চ্যানেলকে খুব ভালোভাবে ফলো করতাম এটা হচ্ছে D code BD engineer Humayun Kabir উনি ওমানে থাকেন উনি কুয়েট থেকে পাশ করা উনি অনেক এক্সপিরিয়েন্স তখন ওনার ইউটিউব চ্যানেলের ইটেপস এর মডেলগুলা খুব ইফেক্টিভ ছিল মানে খুব ইনফরমেটিভ উনি তো ইংলিশে কথা বলতো তারপর বুঝতাম তো যেহেতু আমরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছি এমনি ছাত্র খারাপ না আমি বৃত্তি পাওয়া ছাত্র ক্লাস ফাইভ এইট এ বৃত্তি পেয়েছি এ প্লাস পেয়েছি lot of certificate I have but আমি কিন্তু ছাত্র খারাপ না এটা মনে রাখবেন আপনাকে বুঝতে পারছেন তখন হ্যাঁ উনি মানে চুয়েটের হবে আমি শিওর কুয়েট খুলনা না খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি মনে আচ্ছা যাই হোক তখন এই আমি কি করলাম ওনার ওনার ভিডিওটি পড়তাম দেখতাম কিন্তু বুঝতাম না কারণ কাজ পারি না তো কাজ পারলে না এটি বুঝে মানুষ মজা পাইতাম কিন্তু আগ্রহ ওনার এটি দেখে দেখে মডেল মেকআপ করতাম তারপর ইটেপস শিখতে গেলাম ইটেপস শিখে শুরু করছি আমি শাহিন আলমের কাছে আমার ক্লাসের শাহিন আলম ওনার কাছে আমি ওনাকে একসাথে দশ হাজার টাকা দিছি ইটেপস শেখানোর জন্য উনি বলছে দশ হাজার টাকার নিচে এক টাকা কম হইলে উনি পড়াইব না মানে আমার টার্গেট তো হচ্ছে এই টেপসটা হইব এই দিয়ে বিল্ডিং ডিজাইন করা যায় ইত্যাদি ইত্যাদি এবং কি বিশেষ করবেন না কথা বলতেছেন তার অফিস কি ফার্ম নাকি উনি ফার্ম গেটে তো থাকতো আমাদের সাথে ফার্ম গেটে থাকছে তারপরে এই আমাদের বাসায় গ্রিন রোডে থাকছে বিভিন্ন জিগাতলা থাকছে ঠিক আছে ওইভাবে আমি যখন দশটা হাজার টাকা দিলাম ভাই সত্যি আমার কোনো কষ্ট হয় নাই মানে আমার ওই সময় ইউনিভার্সিটির কোচিং মানে সেমিস্টার ব্রেক সবাই বাড়িতে চলে গেছে আমি বাড়িতে গেছি আমি বাড়িতে গেছি টাকা আনার জন্য তখন আমার আব্বারে গেলাম দশটা হাজার টাকা লাগবো একটা সফটওয়্যার আছে সেটা শিখলে এটা দিয়ে না কাজ করন যায় বিল্ডিং ডিজাইন করন যাইব ঠিক আছে তখন আমার আব্বা তো কিছু বুঝে না আমার আব্বা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ছিল দীর্ঘ তিন মাস পড়ছিল কুমিল্লা পলিটেকনিক্যালে তখন তাদের তিন বন্ধুকে এমন টিসি দিছে তারা আর বাংলাদেশে কোনো পলিটেকনিক্যালে পড়তে পারবে না পরে আমার বাবা ইয়াতে পড়ছে আপনার কৃষি ডিপ্লোমার উপরে পড়াশোনা করছে কৃষি ডিপ্লোমা তখন থেকে কৃষি অফিসে চাকরি হয়েছে তখন উনি বললো যে ঠিক আছে এটা যদি তোর কোনো কাজে আসে তুই শিখ অসুবিধা নেই তখন এই কসকসা দশটা হাজার টাকা সাইন বেড়ে দিয়া ওনার কাছে কাজ শুরু করলাম তারপর মডেল পর্যন্তই শিখছিলাম আহামরি আউটপুট বাইরে থেকে পাইছি কিনা তবে কৃতজ্ঞতা ওনার কাছ থেকে তো শুরু করছি ভাই লাইন গ্যাট মোটিভেশন ইনস্পায়ারেশন আমি এখন যেভাবে আপনাদেরকে দেই এত কিছু আমি পাই নাই ভাই তবে পথটা অনেক কষ্টের ছিল মনের কথাগুলো না বলি যা শুরুটা বললাম আর এই সেম লিঙ্কে আপনারা আবার জয়েন করেন এক মিনিটের অভার হয়ে গেছে তারপর আমরা নেক্সটে কাজও শেষ করে ফেলবো কথাও বলবো ওকে